2023 साले philosophy NET paper first twenty question पिछले वीडियो एक्सप्लेन किया था नाउ आई स्टार्ट 21 क्वेश्चन থেকে দেখো question number 21 right the correct sequence with reference to the state of experience এটা স্টেট অফ এক্সপেরিয়েন্সটাকে কিন্তু সেলফেরও স্টেট বলতে পারি এটাকে দেখো এই সেলফের যে স্টেট গুলো কি কি এক নম্বরে আসবে বৈশানর দু নম্বরে আসবে তৈজস তিন নাম্বারে আসবে প্রজ্ঞা চার নাম্বারে তুরিও এখন আনসার দেখো এখানে টা দেখতে হবে আমরা জানি এক নাম্বারে আসবে বৈশানর দু নাম্বারে আসবে তৈজস তিন নাম্বারে প্রজ্ঞা আর চার নাম্বারে অদ্বৈত বা নন ডুয়েল আচ্ছা এবারে আনসারে দেখি এক নাম্বারে বৈশানর তাহলে জানি প্রথমে ডি আসবে প্রথমেই ডি আসবে এখানে কিন্তু প্রথমে এ আছে এটা বাদ চলে গেল পুরো কোশ্চেনটা যদি নাও পড়ি যে প্রথমে বৈশানর শুরুটা হবে সেলফের যে স্টেটটা বা এক্সপিরিয়েন্সের যে স্টেটটা আমাদের স্টার্টিং আসবে বই ছাড়ার যদি আমি এটা জানি তখন কিন্তু আমি এলিমিনেট করে যাব যে প্রথমে ডি আসবে মানে এটা বাদ চলে গেল প্রথমে ডি আসবে মানে বি আছে এটাও বাদ চলে গেল অপশন সি এবং অপশন ডি এতেও কিন্তু প্রথমে ডি নেই তাহলে এটাও বাদ চলে গেল কারেক্ট আনসার এটা পুরোটা না জানলেও এভাবে আনসার করা যায় এখন চারটা স্টেট যে পরপর আমি জানলাম কিন্তু এই স্টেট সম্পর্কে সংক্ষেপে দেখি দেখো বৈশানোরটাকে ওয়াকিং বা কনসাসনেস কেন বলে বোজিসানোর হচ্ছে এই এই স্তরেতে বা এই স্টেটেতে the self is waking state enjoy করে থাকে গ্রস অবজেক্ট গুলোকে it has the consciousness and the external world and is called বৈশানর বা বিশ্ব বলা হয় কারণ কোন একটা সেলফ বা কোন একটা আত্মা বা কোন একটা ব্যক্তি ভাবতে পারি এখানে আমি সেলফি বললাম সেলফ কি করে থাকে এই অবস্থায় জাগ্রত মানে ওয়াকিং জাগ্রত বলি না যে জাগ্রত থাকে এবং এনজয় করে থাকে অবজেক্ট গুলো হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ল্ড কে এবং সেই সময় যেহেতু জেগে থাকে সে কনসাস থাকবে তাহলে বৈশানর বা বিশ্ব স্টেটটা কি হলো সেটা হচ্ছে এই স্টেটে সেলফের অবস্থা থাকবে ওয়াকিং জেগে থাকবে এনজয় করবে ক্রস অবজেক্ট স্থূল অবজেক্ট কে নিয়ে এবং কনসাসলি করবে এবং এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্পর্কে করবে দ্যাট ইজ কল বৈশানর নেক্সট স্টেট হলো তৈজস তৈজস কি বলেছে ড্রিমিং বা সাবকনসাসনেস তো এই যে তাহলে যে dreaming state is enjoy the subtle object মানে এখানে যে সূক্ষ্ম বিষয় সম্পর্কে এরা জ্ঞান অর্জন করে থাকে এই স্টেটের আত্মা অ্যান্ড এই স্টেটের self it has a subconsciousness and internal world এই যে তৈজ স্টেটে সেলফ কি করে থাকে সাটেল কে নিয়ে এনজয় করে থাকে এবং সেটা সেটাকে অবজেক্টটা হবে ইন্টারনাল এর আর এটা হচ্ছে ক্রিয়েট করতে পারে কোন ইমাজিনারি অবজেক্ট অবজেক্ট নিজে নিজে আর দ্যাট ইজ কল্ড তৈজস তিন নাম্বার স্টেট হলো সেলফের বা এর তিন নাম্বার স্টেট হলো প্রজ্ঞা প্রজ্ঞাটাকে ইন দা স্টেট এটাকে সাউন্ড স্লিপ স্টেট ও বলা হয়ে থাকে এখানে নো অবজেক্ট নো সাবজেক্ট মানে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো মানে সাবজেক্ট এবং অবজেক্ট কোনোটাই থাকে না বা ক্রস বা সাটেল কোনোটাই থাকে না সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি ট্রান্সেন্ডেন্ট হয়ে যায় এটা হচ্ছে প্রজ্ঞা in sleep we have absence of a pain এটা হচ্ছে প্রজ্ঞা হলো সেই স্টেট যখন কোনো একটা ব্যক্তি অনেকক্ষণ দীর্ঘ টাইম ধরে ঘুম থেকে ওঠার পরে বলে দেখে যে প্রচুর বৃষ্টি হয়েছে হয়তো এক দু ঘন্টা আগে বলে যে এত বৃষ্টি হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি বা ফ্যামিলিতে প্রচুর কোনো নতুন কোনো মানুষ এসেছে চিৎকার হচ্ছে বলছে তো বাড়িতে যে এত মানুষ এসেছে আমি কিছুই জানতে পারিনি আমি এত ঘুমালাম তখন এই যে স্টেটটা থাকবে আত্মার বা সেলফের তখন সেটাকে বলবে যে প্রজ্ঞা কারণ এটাকে কেন বলছে প্রজ্ঞা বা আনকনসাসনেস এ কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল কিন্তু তারপরেও তার মনে হয়েছে যে এতক্ষণ কিছু জানতে পারেনি বা বুঝতে পারেনি এটাও কিন্তু তার একটা মানে কোনো কিছু জগতের সঙ্গে কিছু একটা অ্যাটাচমেন্ট থেকেই যাচ্ছে এবং এই স্টেটে আরো একটা নট এনজয় পজিটিভ প্লিজ এখানে কিন্তু এনজয় করে থাকে কিন্তু এটাতে পজিটিভ প্লিজ এনজয় করতে পারে না এটা নেগেটিভলি এনজয় করে থাকে আর we have the shadow of supreme bliss এই যে স্টেট প্রজ্ঞা স্টেটে বা স্লিপ স্টেটে এটা সুপ্রিম ব্লিজটা কিন্তু একটা ছায়া থাকে সেই জন্য এটাকে ছায়া স্টেটও বলা হয়ে থাকে পরের স্টেট হলো ফোর তুরিও এটাকে ডিপ স্লিপ বা নন ডুয়াল বলা হয়ে থাকে এটা হচ্ছে চার নাম্বার স্টেট এখানে হচ্ছে পিওর কনসাস আমি কি দেখলাম প্রথমে এক নাম্বারে বিশ্বতে যেটা কনসাসনেস কনসাসনেস মানে হচ্ছে বাহ্য জগৎ সম্পর্কে চেতনা থাকবে কিন্তু এটা হচ্ছে পিওর কনসাসনেস পিওর কনসাসনেস মানে হচ্ছে ডিপ স্লিপ বা অদ্বৈত পিওর আর কনসাসনেস আর অনলি কনসাসনেস এর মধ্যে কিন্তু ফারাক রয়েছে পিওর কনসাসনেস তাহলে কি সেটা হলো তুরিও স্টেট বা ডিপ স্লিপ স্টেট বা নন ডুয়েল ভেতরে deep sleep state no subject object duality এখানে সাবজেক্ট অবজেক্টের কোনো ডুয়ালিটি থাকে না enjoyment of the positive bliss তাহলে এখানে কি হলো পার্থক্যটা কি দেখো প্রজ্ঞা স্টেটে কি করে থাকে এনজয় করে থাকে কিন্তু নট পজিটিভ এটা নেগেটিভ হয়ে থাকে নট পজিটিভ ব্লিস আর তুরিও স্টেটে কি হচ্ছে এনজয় করছে কিন্তু এটা পজিটিভ ব্লিস করছে এখানে অল ইগনোরেন্স ভ্যানিসেস মানে আমাদের যত অজ্ঞতা ছিল সমস্ত ইগনোরেন্স কিন্তু এখানে ভ্যানিস হয়ে যায় এটা সেলফ সায়েন্স মানে নিজে নিজে নিজেকে আলোকিত করতে থাকে এই স্টেটেতে এই স্টেটে ডিরেক্টলি এবং ইনটুইটিভলি জ্ঞান হয়ে থাকে আর এটা হচ্ছে ইম্পেরিক্যাল স্টেটও বলা হয়ে থাকে দ্যাট ইজ কল তুরিও দেখো এই যে বৈশানোর বা ওয়াকিং বা কনসাসনেস তৈজস মানে হচ্ছে ড্রিমিং সাবকনসাসনেস প্রাগ্য হচ্ছে এটা সাউন্ড স্লিপ সরি প্রজ্ঞা হচ্ছে সাউন্ড স্লিপ বা আনকনসাসনেস অ্যান্ড তুরিও হচ্ছে ডিপ স্লিপ বা নন ডুয়াল এগুলো কিন্তু ম্যাথ হিসাবে কোশ্চেন অনেকবার পড়ে এইদিকে রইলো বিশ্ব দু নম্বরে হচ্ছে তৈজ তিন নম্বরে প্রজ্ঞা চার নম্বরে এলো হয়তো তুরীয় স্টেট এদিকে দিল আর ম্যাচ করতে দিবে এইদিকে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তুরীয় এভাবেও এই এই ল্যাঙ্গুয়েজও দিয়ে দিতে পারে আবার ওয়াকিং স্লিপিং এটা হচ্ছে স্লিপিং স্টেট হবে এটা ওয়াকিং এটা হচ্ছে স্লিপিং ওয়াকিং স্লিপিং এভাবে এদিকটা দিয়ে দিল এভাবে ম্যাচ কোশ্চেন ম্যাচ করে কিন্তু এটা দেখো এবার next question twenty two to say that There could be Nirgun Brahmo is like the dump saying that he is dump. Whose saying is this? এটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম এটা হচ্ছে ডাম এটা কে বলেছে আগে আগে দেখো মধ্যাচার্যের মতে মধ্যাচার্য কি বলেছে এটা আনসার তো হবে মধ্যাচার্য আনসার মধ্যাচার্য কোন প্রসঙ্গে মধ্যাচার্য এই উক্তিটা করেছে মধ্যাচার্য রিজেক্ট দা নির্গুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্মকে কিন্তু মধ্যাচার্য রিজেক্ট করেছে নির্গুণ ব্রহ্মকে কিন্তু অনলি মধ্যাচার্য রিজেক্ট করেনি বেদান্ত দর্শনে রামানুজ বল্লভাচার্য নিম্বাক সকলেই কিন্তু ব্রহ্মের সগুণ ব্রহ্ম স্বীকার করেছে ব্রহ্মের গুণ স্বীকার করেছে একমাত্র শঙ্করই কিন্তু নির্গুণ ব্রহ্মের কথা বলেছে একটা উক্তি রয়েছে যে একমাত্র শঙ্করের ব্রহ্মই নির্গুণ বাকি সকলের ব্রহ্ম কিন্তু সগুণ আর এখানে মধ্যাচার্য শঙ্করের যে নির্গুণ ব্রহ্মর কনসেপ্টটা এটা কিন্তু মধ্যাচার্য রিজেক্ট করেছে মধ্বাচার্য রিজেক্ট করার প্রসঙ্গে সে ব্যঙ্গ করে বলেছে যদি নির্গুণ ব্রহ্ম হয়ে থাকে আমরা স্বীকার করি তা সেটাকে তো বলবো মুখ বলবো তো বোবা ব্যক্তির সাথে তুলনা করি বোবা ভাবতে হবে তো এভাবে সে ক্রিটিক করে ক্রিটিকের মধ্য দিয়ে বা ক্রিটিক করেছে এই বাক্যটার মধ্যে দিয়ে শঙ্করের যে নির্গুণ ব্রহ্ম তাকে ক্রিটিক করেছে এবং এটা বলেছে মধ্যাচার্য দেখো next question twenty three according to whom God is the cause of bondage as well as the liberation of the individual self. নিম্নলিখিত কিসকে অনুসার किसी ব্যক্তিকে বন্ধন এবং মোক্ষ কা কারণ ঈশ্বর হে মানে কার মতে ইন্ডিভিজুয়াল সেলফ এর লিবারেশন এবং বন্ডেজ দুটোরই কারণ হলো গড এটা কে বলেছে এটা বলেছে মধ্যাচার্য দেখো মধ্যর গড সম্পর্কে ডিটেলস এখানে বলা রয়েছে কিন্তু কেন কখন কিভাবে বলেছে শুধু সেইটুকু এখন দেখবো মানে according to God according to Madhva God when God once create world মানে যখন গড এই ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করতে ইচ্ছা প্রকাশ করে বা ক্রিয়েট করতে চায় তখন সে নিজে নিজে it evolve it help into the various material product মানে সে নিজে নিজে নিজেকে ইভলভ করে এবং কিভাবে করে ইভলভ করার মধ্য দিয়ে জগৎটাকে সৃষ্টি করে কিভাবে এই ক্রিয়েশনটা কি বা এই জগতের যে সৃষ্টিটা বা ইভলভটা কি সেটা বলতে বোঝা যাচ্ছে manifestation of the subtle matter as well as growth and embodied, embodiment of the souls in order to reap the fruits of their acts মানে গড নিজেকে ইভলভ করে এবং ম্যানিফেস্ট করে থাকে সাটেল মানে সূক্ষ্ম এবং থুলো বিষয়ে এবং আত্মাতে সে নিজেকে জগতে প্রকাশ করে এটা হলো তাহলে কি ঈশ্বরই কিন্তু জগতের সৃষ্টির কারণ হয়ে যাচ্ছে আর জগতের সৃষ্টিকে আমাদের যে চলের আমাদের আত্মার বা আমাদের সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে মানে আমরা বন্ধন এখানে আমাদের এখানে বাধা পড়ে গেছি তো এখানে বন্ডেজের কারণ তাহলে ঈশ্বর হলো এবার দেখো মুক্তির কারণ ঈশ্বর কিভাবে হচ্ছে এই যে মধ্যের মতে গড কিন্তু স্ব ইচ্ছায় নিজেকে ইভলভ করেছে এবং এই জগতে সোল আত্মা সাটেল অবজেক্ট এবং গ্রস অবজেক্টে নিজেকে তৈরি করেছে এবং তার সাথে কি বলেছে এবং আবার সে পুরানো অবস্থায় নিজের জায়গায় ফিরে পাওয়া বা লিবারেশন হওয়ার একটা রাস্তা বলে দিয়েছে সেটা হচ্ছে মধ্যের মধ্যে ভক্তি is the only means of liberation যদি ভক্তি করা যায় অনেক রকমের মধ্যে ভক্তির কথা বলেছে এই ভক্তির মধ্য দিয়ে গড কিন্তু সরি গড কেন বলবো ভক্তির মধ্য দিয়ে এই যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা সোল কিন্তু আবার সে লিবারেশন করতে পারে আর লিবার সে যে জগতে কর্ম করেছে সে কর্মের ফল পাবে এবং সে লিবারেটেড হয়ে যাবে তাহলে যখন সে লিবারেটেড হচ্ছে তখন কিন্তু সে আবার তার নিজের অবস্থাতে ফিরে যাচ্ছে তাই ঈশ্বরই হলো কজ অফ বন্ডেজ এবং লিবারেশন ইন্ডিভিজুয়াল ব্যক্তির লিবারেশনের কারণ দেখো next question twenty five the distinction between স্বরূপ জ্ঞান অ্যান্ড বৃত্তি জ্ঞান ইজ ড্রন বাই স্বরূপ জ্ঞান এবং বৃত্তি জ্ঞান কে মধ্য বিভেদ নিম্নাঙ্কিত কিসকে দ্বারা কিয়া গিয়া হ্যাঁ মানে নিচে কে স্বরূপ জ্ঞান এবং বৃত্তি জ্ঞানকে মধ্যে পার্থক্য দেখেছে option one Kumarila Bhatta option two Shankaracharya option three Prabhakara option four Madhvacharya দেখুন দেখো নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভে দ্য ডিস্টিংশন বিটুইন স্বরূপ জ্ঞান অ্যান্ড বৃত্তি জ্ঞান স্বরূপ জ্ঞান এবং বৃত্তি জ্ঞানকে মধ্য বিভেদ নিম্নাঙ্কিত কিসকে দ্বারা কিয়া গিয়া হে স্বরূপ জ্ঞান এবং বৃত্তি জ্ঞানের মধ্যে বিভেদটা এখানে কে করেছে এক নাম্বার হচ্ছে কুমারিলো দু নাম্বার শঙ্করাচার্য তিন নাম্বার হচ্ছে প্রভাকর চার নাম্বারে মধ্যাচার্য এটা স্বরূপ জ্ঞান এবং বৃত্তি জ্ঞানের মধ্যে পার্থক্য করেছে শঙ্করাচার্য দেখ অ্যাকর্ডিং টু এটা শঙ্করাচার্য হবে অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য স্বরূপ জ্ঞান is explained with the analogy of sunlight ইলুমিনিং the wall when it falls on it but suppose it falls on a mirror fixed on it the light gets reflected in different ways but these differences are all from the sun alone for the there is no other source of another sorry other source of light also it is shown that the knowledge that reveals objects in the waking and dream states in বৃত্তিকা এখানটা দেখো the knowledge knowledge seta যখন knowledge ta ওয়াকিং স্টেটে এবং ড্রিম ড্রিম স্টেটে হয়ে থাকে তখন সেটা হবে বৃত্তি জ্ঞান but the experience of the deep sleep state as total non awareness that one feels after waking is owing to the inherent স্বরূপ জ্ঞান মানে যখন কোন একটা ব্যক্তি অনেকক্ষণ ডিপ স্লিপ মানে ঘুমন্ত অবস্থায় থাকার পরে অ্যাওয়েকেনিং যখন জেগে ওঠে তখন তার মনে হয় যে এতক্ষণ সে কোনো কিছু ঘুমন্ত অবস্থায় কোনো কিছুই জানতে পারে না নন অ্যাওয়ারনেস মানে সে অসচেতন ছিল কিছুই বুঝতে পারেনি এই যে বোধটা এটা কিন্তু স্বরূপ জ্ঞানের জন্য হয়ে থাকে এটা শঙ্করাচার্য বলবে দেখো এখনই আমরা দেখলাম যে আত্মার যে স্টেট গুলো ছিল ওয়াকিং ড্রিমিং এটা ডিপ স্লিপ অ্যান্ড লাস্টে নন ডুয়েল তো যেহেতু আত্মার যে স্টেট গুলো ওটা উপনিষদের বেদের আলোচনা ছিল বেদেতে বলা আছে আর বেদের লাস্ট ভাগ তো উপনিষদ উপনিষদ তো বেদান্ত দর্শনের আলোচ্য বিষয় শঙ্করাচার্য এটাই বলেছে যে ওয়াকিং আর ড্রিম স্লিপ স্টেটে যে জ্ঞানটা হয়ে থাকে সেটা বলছে বৃত্তি জ্ঞান আর স্লিপ স্টেট মানে হচ্ছে প্রজ্ঞা স্টেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে এতক্ষণ যে ছিল কোনো কিছু জানতে পারেনি গভীর ভাবে যখন ছিল সে জেগে উঠলো তখন সেটা হবে মানে অসচেতন অবস্থায় মানে অসচেতন ছিল কোনো কিছু সে বুঝতে পারছে না ঘুম থেকে জেগে ওঠার পরে তো এইটা কিন্তু তার স্বরূপ জ্ঞানের জন্য হয়ে থাকে এটা শঙ্করাচার্য বলবে স্বরূপ জ্ঞান thus reveals what is known and also what is unknown মানে কোনটা জানা এবং কোনটা অজানা এগুলো কিন্তু সর্বজ্ঞান প্রকাশ করে থাকে তাহলে দেখো যে বাংলায় লিখে দিয়েছে যাদের সুবিধা হবে সেটা স্ক্রিনশট করে নিতে পারো নেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু আমি শঙ্করাচার্যের এই টপিকটার উপরে কোশ্চেন মানে এই এরিয়াটার উপর নির্দিষ্টভাবে এই টপিকটার উপর কোশ্চেন কিন্তু আমি আগে দেখিনি এবারে নতুন একটা অ্যাড হয়েছে তো পরের বারে কিন্তু আবার এটা থেকে প্রশ্ন আসতে পারে বাংলায় যারা পড়তে যাও দেখে নাও যে জ্ঞান জাগ্রত এবং স্বপ্ন অবস্থায় বস্তুকে প্রকাশ করে তা হলো বৃত্তি জ্ঞান এবং কিন্তু গভীর ঘুমের অবস্থায় অভিজ্ঞতা সম্পূর্ণ অসচেতনতা হিসেবে যা কাজ করে জাগ্রত হওয়ার পরে অনুভব করে যে অন্তর্নিহিত সর্বজ্ঞানের কারণে মানে এতক্ষণ সে গভীরভাবে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এসে জানতে পারে যে এতক্ষণ সে কোনো কিছু জানতে পারেনি এটা হচ্ছে স্বরূপ গানের ফলে হয়ে থাকে তাহলে স্বরূপ জ্ঞান কোনটা জানা এবং কোনটা অজানা এটাকে পার্থক্য করে দেখো কোশ্চেনে এখানে তাহলে স্বরূপ জ্ঞান এবং বৃত্তিজ্ঞানের মধ্যে পার্থক্য করেছে শঙ্করাচার্য নেক্সট কোশ্চেন চলো টোয়েন্টি ফাইভ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ডাস নট কনস্টিটিউট দা স্পিরিচুয়াল ওয়েলথ অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্তকে অনুসার নিম্নলিখিত মেয়ে কোন সা যুগ্ম আধ্যাত্মিক প্রাচুরতা কো সংস্থাপিত নাহি করতে হয় অদ্বৈত বেদান্ত মধ্যে অদ্বৈত বেদান্তটা কি শঙ্করের শঙ্কর বলছে যে আমাদের যে ব্রহ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার যে ইচ্ছাটা ইচ্ছাটা তৈরি হওয়ার জন্য ছটা কিন্তু সে সাধনের কথা বলেছে সিক্স সাধন বলেছে এই ছটা সাধন পরিপূর্ণ করার পরেই সে প্রকাশ করতে পারে যে সে ঈশ্বরের জ্ঞান অর্জন করবে এখনই দেখলাম না যে মানে অদ্বৈত বেদান্ত শঙ্করের যে সিক্স সাধন ছটা সাধন কি দেখি দেখো অথাত ব্রহ্ম জিজ্ঞাসাতে বলেছে ব্রহ্মজ্ঞানে পরম পুরুষার্থ মুক্তি হয় যখন ব্রহ্ম জ্ঞান হবে তখন পরম পুরুষার্থ এবং মুক্তি হয় বলে সম দম তিতিক্ষা উপরীতি সমাধান ও শ্রদ্ধা এই ছয়টি সাধন সম্পদ অনুশীলনের পর ব্রহ্মজ্ঞান লাভের ইচ্ছা করা কর্তব্য আমরা যে ব্রহ্মজ্ঞান লাভ করব তার যে ইচ্ছা প্রকাশ করা তার জন্যও কিন্তু এই ছটা সাধনকে প্রয়োজন আমাদের যে বাহ্য জগতে আমরা বসবাস করছি আমরা ঈশ্বরের সন্তান হলেও কিন্তু আমরা তো সংসারে বসবাস করছি একজন সংসারী জীবের পক্ষে কিন্তু একেবারে ব্রহ্মের জ্ঞান লাভ করা সম্ভব নয় একটা স্টেপে বা একটা সিকুয়েন্সে পরপর যদি সেই ধাপে ধাপে যাওয়া যায় তখন কিন্তু একটা ব্যক্তি বা একটা সেলফ তার পরম জ্ঞান লাভ করতে পারে আর এই তার জন্য আগে কি করতে হবে ছটা সিক্স সাধনটা পরিপূর্ণ করতে হবে তখন সে ব্রহ্মজ্ঞান লাভের ইচ্ছাটা প্রকাশ করবে তার আগে ইচ্ছাটাও সে প্রকাশ করতে পারবে না দেখো এখন কোশ্চেনটা যায় এক নম্বরে কি হয়েছে সম অ্যান্ড ডম অপরতি তিতিক্ষা আর সমাধান অ্যান্ড শ্রদ্ধা অ্যান্ড ফোর হচ্ছে অবিদ্যা অ্যান্ড মায়া তাহলে অবিদ্যা অ্যান্ড মায়া এটা কিন্তু হচ্ছে না অদ্বৈত মতে তাহলে অবিদ্যা মায়া তো পুরো আলাদা কনসেপ্ট হয়ে যাচ্ছে এখনই বললাম যে ছটা সিক্স সাধন চতুর্থ সাধন সেটা হচ্ছে সম দম অপরতি তিতিক্ষা সমাধান এবং শ্রদ্ধা তাহলে রাইট আনসার এটা এটা অদ্বৈত বেদান্ত মতে নট কনস্টিটিউট বলেছে রাইট আনসার হলো অদ্বৈত অ্যান্ড মায়া কারো যদি কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে কমেন্ট করিও